Uh-huh. भैया देखू কড়াই নয় সে গীত প্র্যাকটিস করছে সে গীত প্র্যাকটিস করছে হ্যাঁ? সে গীত প্র্যাকটিস করছে কর হ্যাঁ, মোড়ো আছে এই আছে তারা হ্যাঁ করছি করছি হাত নয়

sparito subito. Coriani che io avevo giocato. Scriva per il সরু করো কণ্ঠ মন বড় গীতটা গাছবে